কৃতজ্ঞ আর আমি ভিক্ষা করে খাই আমার অনেক ছিল মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করছে এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে দিচ্ছে আমি তার কাছে চির কৃতজ্ঞ আমি সারা জীবন তার কাছে কৃতজ্ঞ আমি দোয়া করি আমি যতদিন থাকবো আমি আমি দোয়া করবো তার জন্য আমি যতদিন থাকবো তার জন্য বেঁচে থাকবো আমি তার জন্য দোয়া করবো আমার বাড়ি গোপালগঞ্জ করে গ্রাম হীরাবাড়ি আমার বাবার বাড়ি আমার ছোট জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু, জয় হোক, প্রধানমন্ত্রী একটা পুরুষ একটা পুরুষ আসে না সকল ভূমিহীন গৃহহীনকে শ্রমিক সহায়তাকে মাননীয় প্রধানমন্ত্রী মুজিব গ্রহণ করা হয়েছে